Obrigado. enough. তো আপনাদের মধ্যে এখানে উপস্থিত হয়েছেন আপনাদের বাঁদিকে যিনি বসে আছেন তিনি হচ্ছেন ভক্তি বিঘ্ন নাশক নৃসিংহ মহারাজ তিনি হচ্ছেন ইস্কনের অন্যতম গুরু for for, for many years he's been preaching in China uh, and many years you know, and he's Srila Prabhupada disciple and also uh, he preached in many other countries like Malaysia, Thailand but he spent a lot of time the past three years he has been here in India তো মহারাজ আহ, চায়নাতে বহু বছর প্রচার করেছেন তিনি প্রভুপাদের শিষ্য এবং তিনি মালয়েশিয়া থাইল্যান্ড এই সমস্ত বিভিন্ন যে এশিয়ার যে দেশগুলো আছে সেগুলোতে তিনি প্রচার করেছেন এবং বিগত তিন বছর ধরে তিনি ইন্ডিয়াতে ভারতবর্ষে বিভিন্ন ভ্রমণ করছেন নেক্সট তো মাঝখানে উপবিষ্ট আছেন শ্রী শ্রীমৎ Bhakti Dhira Damodar Swami Maharaj is coming from West Africa তিনি পশ্চিম আফ্রিকা থেকে আসছেন and he is a very senior disciple of uh, his holiness bhakti tirtha swami maharaj তো তিনি শ্রী শ্রীমদ ভক্তি তীর্থ স্বামী মহারাজের খুব প্রবীণতম শিষ্য and also a sannyasi initiated by his holiness Srila Jayapataka Swami Maharaj উনি সন্ন্যাস দীক্ষা নিয়েছেন শিষ্যমা জয়প্রতাকা স্বামী গুরু মহারাজের কাছ থেকে and is an ISKCON guru and sannyasi traveling with many of his disciples and also preaching in India many months in the years spent in India তো তিনি শ্রী গোপাল দাসা রঘুনাথ শ্রী Shiva Gopala Bhattanja Saraguna Shiva Gopala Bhattanja Saraguna Echai Gosaya Bhidraja Koilabas Echai Gosai Kori Charanamandap Echai Gosai Kori Charanavandam Echai Gosai Kori Charanavandam Ya heute beginnt a pista puram. Ya heute beginnt a pista puram. E chai, gosaiya, a pista puram. Echai gozai ya be koi lavan. Echai gozai ya be koi lavan. Echai gozai ya muet